আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি তৌফিকুল ইসলাম লিপু আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম জন্মবার্ষিকী কবির জন্মবার্ষিকী উপলক্ষে এবারের প্রতিপাদ্য সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ সারা দেশের ন্যায় কক্সবাজারও যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র রবীন্দ্র জয়ন্তী চোদ্দোশো ত্রিশ পালিত হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা জানিয়েছেন জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেল পাঁচটায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান উপস্থিত থাকবেন কক্সবাজারের নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বেলা সাড়ে এগারোটায় শহরের জেলা ইউনিট কার্যালয়ে থেকে এক শোভাযাত্রা বের করা হয় এরপর স্থানীয় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিদুল হক মার্শাল তিনি বলেন রেডক্রস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও কর্মীরা দুর্যোগকালীন বা যে কোনো জরুরি প্রয়োজনে প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে এতে জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু ইউনিট লেভেলের অফিসার মোহাম্মদ সাইফুল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় টেকনাফে বিজিবির পৃথক অভিযানে দুই লাখ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে গতকাল রাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জীবনখালী ইসাকের ঘের এলাকায় অভিযানে যায় বিজিবির টহল দল এ সময় মাদক পাচারকারীদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয় অপরদিকে সাবরাং বিউপির টহল দল মহেশখালী গুদা এলাকা থেকে ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা পেকুয়াই ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের যৌথ যৌথ আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও বাৎসরিক পুষ্টি কর্মপরিকল্পনার পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক এ সময় ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতে বক্তারা স্ব স্ব বিভাগে পুষ্টি বিষয়ে পরিকল্পনা প্রণয়নের দিক নির্দেশনা দেন টেকনাফের নীলাই ইউনিয়নের লেদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন এ সময় নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম প্রধান শিক্ষক জামাল উদ্দিন সহ অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শিক্ষার্থীদের স্কুলমুখী করতে ম্যানেজিং কমিটি শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে তাহলেই শিক্ষার প্রসার সম্ভব 好不好？ আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টা ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সতেরো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা বেজে এক মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে চলবে রাত বারোটা দশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা দশ মিনিটে চলবে আগামীকাল ভোর ছয়টা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সবশেষ পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরে নামার পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরে গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে